আজকের ক্লাস হচ্ছে টুইটার মার্কেটিংয়ের উপরে আজকে আমরা দেখব কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্টটাকে কিভাবে মার্কেটিং করতে হয় এবং অ্যাকাউন্টটা কিভাবে ফলোয়ার গ্রো করতে হয় সেটা আমরা আজকের ক্লাসের ভিতরে দেখব সম্পূর্ণ অর্গ্যানিকভাবে আমরা কাজগুলো করব তো আমাদের আমাদের প্রথম ফার্স্ট টাইমে আমরা যে মার্কেটিংটা সার্ভিস দিতে যাচ্ছি সেই সার্ভিসটা আমরা যে মার্কেট প্লেসে দিয়ে থাকি সে মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আমরা প্রথমে চলে যাব ফাইবার মার্কেট পেজে আমরা দেখব যে ফাইবার মার্কেট পেজে এই কাজের চাহিদা কীরকম আছে আমরা জানি যে আমরা যতগুলো কাজ শিখাই সবগুলো কাজেরই ফাইবারের চাহিদা আছে আজকে যেহেতু আমরা টুইটার মার্কেটিং শিখবো টুইটার মার্কেটিংয়ের সম্বন্ধে যেহেতু আমাদের কোনো নলেজ নাই তো আমরা চাচ্ছি যে আগে টুইটার মার্কেটিংয়ের বিষয়টাকে শিখি টুইটার মার্কেটিং লেখে আমরা সার্চ করি টুইটার একটু ওকে টুইটার মার্কেটিং লেখে সার্চ করছি আমাদের টুইটার মার্কেটিং লেখার পরে এখানে টোটাল সার্ভিস আসতেছে হচ্ছে সতেরোশো সার্ভিস সতেরোশো বারোটা সার্ভিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু টুইটার মার্কেটিংয়ের উপরে তো আমরা যদি এটা অনলাইনে দেখি অনলাইনে দেখি তাহলে দুইশো বিশটা সার্ভিস কিন্তু আমাদের সাথে প্রতিযোগী তো আমরা যদি এখানে গিক পাবলিশ করি খুব অল্প সময়ের ভিতরে গিকে প্রথম পেজে চলে আসবে এটা কোনো ব্যাপারই না আর একটু দেখেন যদি আপনারা এখানে দেখেন চল্লিশ ডলার পঁয়ত্রিশ ডলার দশ ডলার তিরিশ ডলার করে কিন্তু প্রতিটা কাজের ডিমান্ড কিন্তু অনেক বেশি দেখছেন একটা জিনিস একশো একচল্লিশটা কাজ করছে পঁয়ত্রিশ ডলার করে তো এখানে দেখেন চব্বিশটা কাজ বর্তমানে রানিং আছে আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখি তাহলে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে পঁয়ষট্টি ডলার আর প্রিমিয়াম আছে নব্বই ডলার এবং বেসিক আছে হচ্ছে পঁয়ত্রিশ ডলার তো আমরা যদি অ্যাভারেজ হিসাব করি এখন ক্যালকুলেটর ক্যালকুলেটর যদি আমরা বের করি আমরা ক্যালকুলেটরে চলে আসার পর আমরা এখানে যদি আমরা হিসাব করি এখানে টোটাল একশো একচল্লিশটা কাজ রানি মানে করে ফেলছে একশো একচল্লিশটা কাজ যদি আমরা দড়ি একশো একচল্লিশ গুণন হচ্ছে এখানে কত করে ধরছে বেসিক প্যাকেজ পঁয়ত্রিশ ডলার আমরা এটা মিনিমাম একটা হিসাব করতেছি পঁয়ত্রিশ ডলার এখানে যদি আমরা ধরি এর থেকে আরও বেশি সবচাইতে স্ট্যান্ডার্ড প্যাকেজটা বেশি হায়ার হয় আমরা যদি বেসিক প্যাকেজটা ধরি এখানে চার হাজার মানে পাঁচ হাজার ডলার প্রায় ইনকাম করছে পাঁচ হাজার ডলার প্রায় পাঁচ হাজার ডলার মানে সাড়ে চার লাখ টাকার মতো এই একটা গিক থেকে ইনকাম করছে তার বর্তমানে অর্ডার চলতেছে হচ্ছে চব্বিশটা আমরা যদি চব্বিশটা অর্ডার যদি ধরেন আমি অ্যাভারেজ চব্বিশটা গুণন করলাম হচ্ছে পঁয়ত্রিশ ডলার করে এটা আমরা জানি যে সবচাইতে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা হায়ার হয় বেশি যদি আমরা পঁয়ষট্টি ডলার করেও ধরি ধরেন আমরা এখানে পঁয়ষট্টি ডলার করে যদি ধরি অ্যাভারেজ তাহলে এখানে বর্তমান পনেরোশো ডলারে কাজ চলতেছে মানে এক লক্ষ চল্লিশ হাজার প্রায় টাকার কাজ কিন্তু এখন রানিং আছে শুধু তিনি সার্ভিসটা কি দিতেছে আমরা যদি দেখি শুধু টুইটার মার্কেটিং সার্ভিস দিচ্ছে দেখেন টোটাল কাজ করছে টোটাল এক হাজার তিরানব্বইটা এখানে দেখেন সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে তিনি টুইটার মার্কেটিং সার্ভিসটা তার তিন নাম্বার বা তিন নাম্বার গিক আরও দেখেন এখানে যদি আমরা এরকম দেখি আরও তাহলে দেখতে পারবেন আপনারা আরও এরকম সার্ভিস আছে যারা এই টুইটার মার্কেটিং করে মূলত মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই যে এই একটা সেলার দেখেন একশো দুইটা কাজ করছে বর্তমানে ছাব্বিশটা মানে ছত্রিশটা অর্ডার রানিং আছে আমরা যদি এখানে ছত্রিশটা সত্তর ডলার করে অ্যাভারেজ হিসাব করি সত্তর ডলার যদি হিসাব করি অ্যাভারেজ সত্তর ডলার গুণ হচ্ছে ছত্রিশ তাহলে প্রায় পঁচিশশো ডলার প্রায় দুই লক্ষ প্লাস অর্ডার চলতেছে কিন্তু শুধু এই টুইটার মার্কেটিংয়ের কাজ আরও করছে একশো দুইটা তা লেভেল টুই আছে তিনি আসছে দুই হাজার ষোলোতে কাজ শুরু করছে কিন্তু হয়তো ষোলোর অ্যাকাউন্ট কিন্তু রিসেন্টলি মনে হয় এগুলা কাজ করছে দেখেন ডেলি কাজ করতেছে প্রতিদিন একটা দুইটা করে কাজ করতেছে ঠিক আছে তো যদি আপনারা শুধু টুইটার মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো পজিশনে যাওয়া একটা ব্যাপার না তো এখানে যারা টুইটার মার্কেটিং বা টুইটার সার্ভিস দিচ্ছে আমরা যদি দেখি টুইটার মার্কেটিংয়ের ভিতরে তিনি কি কি করবে একটু আমরা প্রাইসিংটা দেখি তাহলে আমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবো যে টুইটার মার্কেটিংয়ের ভিতরে কী রাখছে এখানে লেখছে সাত দিন সাত দিন কি করবে সাত দিনের সার্ভিস এটা package grow organic follower engagement রিড গিক ডেসক্রিপশন মনে বলতেছে তোমার সাত দিনের ভিতরে এটা গ্রো হবে অ্যাকাউন্টটা গ্রো হবে এবং অর্গানিক ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর সম্পূর্ণ এটা একটু লিখে দিচ্ছে অন্যভাবে যে তুমি যদি কী কী দিব সেটা যদি দেখতে চাও আমার ডিসক্রিপশনটা পড়ো এটা বলছে তো এবার দেখেন এখানে তিনি ফলোয়ার দিবেন আর ম্যানেজ করবেন তার কাজটা হচ্ছে এই টুইটারটা তিনি বড় করবে তার মূল উদ্দেশ্য টুইটারটা বড় করবে তো এবার যদি আমরা স্ট্যান্ডার্ড দেখি স্ট্যান্ডার্ড সেম স্ট্যান্ডার্ড সেম তার কাজই হচ্ছে প্রথমটা সাত দিনের জন্য ম্যানেজ করবে অর্গানিক ফলোয়ার দিবে তিরিশ ডলার এবং যদি আমরা চোদ্দ দিন ম্যানেজ করে ষাট ডলার আর তিরিশ দিন ম্যানেজ করলে একশো ডলার তার কাজ চলতে হচ্ছে বিশটা তাহলে বুঝেন এখানে কি পরিমাণ সার্ভিস কাজের ভিতরে কাজ কি সেটাও আজকের ক্লাসের ভিতরে আমরা দেখতে পারবো সমস্যা নাই তো এখানে কি লেখছে I will I will organic growth related your niche মানে যে ওই ওর যে রিলেটেড বা বাইরের যে ধরনের সার্ভিস থাকবে সেই রিলেটেড বা সেই নিশের উপর বেস করে তিনি গ্রো করবে তার অ্যাকাউন্টটা এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব তো এঙ্গেজমেন্ট গ্রো করবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবে হ্যান ত্যান ইত্যাদি করবে কিন্তু কাজ একই তো আমরা বুঝতে পারলাম এখানে কি পরিমাণ চাহিদা আছে এই টুইটার মার্কেটিংয়ের তো আমরা যদি অ্যাভারেজ যদি এখন আমরা এই সার্ভিসটা দেই টোটাল কথা হচ্ছে আমরা যদি এই সার্ভিসটা দেই তাহলে কিন্তু আমরা ভালো একটা পজিশনে যেতে পারি ছয় মাস পর অথবা তিন মাস পর তো আমরা এই কাজটা এখন শিখবো কিভাবে এই কাজটা করা যেতে পারে তো আমি আজকে চলে যাব হচ্ছে প্রথমে আপনার এই কাজটা করতে গেলে আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে তো আমরা প্রথমে আজকে টুইটার অ্যাকাউন্ট করি একটা টুইটার অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট লিখে সার্চ করি তো পাশে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট করে রাখতে হবে কারণ এই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্টের সাহায্য নিতে হবে কারণ জিমেল অথবা ফোন নাম্বার এই দুইটা আপনাকে মাসবি রাখতে হবে নয় আপনাকে এই অ্যাকাউন্টটা করতে দিবে না তো আমি টুইটারে চলে আসলাম টুইটার অ্যাকাউন্ট ডট কম লিখেও আসতে পারেন টুইটার লিখে সার্চ করলেও আসতে পারেন তো আমি জিমেলটা আমার পাশে একটা ট্যাপে ওপেন করে রাখলাম এটা হচ্ছে আমার জিমেল তো আমি জিমেলটা কপি করে ফেলি তো আমি এখানে আমি চাচ্ছি যে সাইন ইন সাইন ইন করবো ওকে সাইন ইনে ক্লিক করি তো সাইন ইনে ক্লিক করি ক্লিক করার পর এখানে বলতেছে তোমার নামটা কি আমি একটা দিলাম হচ্ছে আমার এখানে আপনি দুইটা বা নিজের নামও ইউজ করতে পারেন অথবা যদি আপনি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি খুললেন সেটা ইউজ করতে পারেন তো আমি এখানে চাচ্ছি আমি আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব এখানে তো আমি এটা দিলাম দিয়ে আমি ফোন নাম্বারটা দিতে চাচ্ছি না ওকে আমি ফোন নাম্বারটা দিই আবার পরবর্তীতে চাবেই তো আমরা ফোন নাম্বারটা দিয়ে ফেলি তো আমি একটা নাম্বার লিখি zero one zero one seven two one eight four three eight three eight five four তো এটা দিয়ে আমি এখানে আমার বার্থডেটা সিলেক্ট করে দিচ্ছি আমার বার্থডেটা ধরেন দিয়ে দিলাম হচ্ছে জুলাইয়ের সাত তারিখ দুই হাজার সরি উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই ওকে উনিশশত আটানব্বই ওকে আটানব্বই দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম আপনার যে বার্থডেটা থাকবে সেটার উপর বেস করে দিয়ে দিবেন এবার আমি এটা নেক্সট করে চলে যাই আবার নেক্সট করে চলে যাব এবার ওকে দিয়ে দিব এবার বলতেছে ফোন ভেরিফাই ওকে দেখি আমাদের ফোনে একটা এস এম এস তারা পাঠিয়ে দিবে হ্যাঁ আমাদের এস এম এসটা চলে আসছে তো আমরা দেখি একটু চেক করি ওকে একটা কোড চলে আসছে কোটের নাম হচ্ছে two four eight nine zero three এরকম একটা কোড আসবে টোটাল ছয় ডিজিটের এই কোডটা আপনারা পেস্ট মানে এখানে দিবেন দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতেছ বলতেছে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে ক্যারেক্টার মেনটেন করতে হবে যেমন ক্যাপিটাল লেটার থাকতে হবে স্মল লেটার থাকতে হবে দেন নাম্বার থাকতে হবে তো আমি একটা নাম দিয়ে দিই ধরেন আমার নাম হচ্ছে আর এ বড় হাতে অ্যাট দ্য রেট দিলাম আর এ দিলাম আর দিয়ে দিই বড় হাতের R A Z U one one slash slash dollar তো এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড এখানে আমি দেখেন আমি নাম অ্যাট দ্য রেট ইউজ করছি বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করছি তারপরে হচ্ছে নাম্বার ইউজ করছি মানে সব সংখ্যা ইউজ করছি সবই মোটামুটি এখানে মিক্স আছে তো এরকম একটা পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন এটা খুবই স্ট্রং তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার নেক্সটে ক্লিক করব। এটা সেভ করে দিই ওকে নেক্সট এখানে আমি আর কিছু করব না এখন আমি প্রোফাইল পিক দিতে চাচ্ছি না আমি এখানে স্কিপ করে চলে যাব। এখানে বায়ো চাচ্ছে আমি স্কিপ করে চলে যাব। এখানে ইউজার নেমটা আমি যদি চাই চেঞ্জ করতে পারবো তো আমি এখানে চাইলে এটাও রাখতে পারি চাইলে আমার মন মতো চেঞ্জ করতে পারি ওকে এটাও আমি স্কিপ করে চলে যাব তো এখানে আমি কোনো নোটিফিকেশন আসবে কি না সেটা যদি আপনি অ্যালাউ করেন সেটা এখানে দিয়ে নিতে পারবেন তো আমি চাচ্ছি যে এটা স্কিপ হয়ে যাক এটা আমরা পরবর্তীতে সেট আপ করে ফেলবো এখন বলতেছে what do you want to see Twitter তো আপনার টুইটারে মানে আপনি কি কি প্রথমে দেখতে চান বা কী কী ভালোবাসেন সেরকম কোনো কিছু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি ফিনান্সিয়াল বিজনেস এগুলো ইনভেস্টর স্মল বিজনেস মার্কেটিং আমি চাচ্ছি এগুলোর সাথে আমার যেন মিক্স বা যায় আমার সাথে তো আমি এগুলো আমি নিজের মতো করে দিয়ে নিলাম আপনি চাইলে আরও কিছু ইউজ করতে পারেন সেটা আপনার উপর এখানে যেগুলো দেবেন সেগুলাই প্রথম অবস্থায় আপনার সামনে সাজেস্ট করবে তো আমি চাচ্ছি যে এগুলাই হোক আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার যদি আদার্স অন্য কোনো সিস্টেম থাকে তাহলে সেগুলোর উপর বেস করে আপনাকে দিয়ে দিবেন আমি চাচ্ছি যে এগুলোই থাক ঠিক আছে তো টুইটার আর কিছু চাই না আমি নেক্সট করে চলে যাই do not miss out okay আমরা এখানে চাইলে ফলো করতে হবে আপনাকে কমপক্ষে একটা ফলো করতে হবে আমি একটা ফলো করি দুইটা তিনটা এমনি এগুলো শো করতেছি আমি এগুলো দিয়ে দিলাম আপাতত দিয়ে দিয়া আমি এবার নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এরকম আমাদের একটা প্রোফাইল চলে আসলো এটা হচ্ছে আমাদের প্রোফাইল আমরা প্রোফাইলে চলে যাই এটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল সম্পূর্ণ মেবি একটা কোড আসার কথা আমাদের জিমেলে দেখে আসছে কিনা আমরা একটু রিপ্লেস করি হ্যাঁ আমার তো এটা জিমেল দেখলো হয় না এটা ফোন নাম্বার দেখলো হয়েছে ওকে আসবে না তো আমরা এবার আমরা প্রোফাইলে ক্লিক করি আপনার অবশ্যই কিন্তু এখানে জিমেলটা ইউজ করবেন তো আমি প্রথম টাইমে ভুল করে চলে আসছি আমি ফোন নাম্বারটা খুলে এসেছি আপনি চাইলে এখান থেকে জিমেলটা সেট আপ করে ফেলতে পারেন তো আমরা একটু স্কিপ করে চলে যাই একটু স্কিপ করি তো এখানে আমি স্কিপ করি এটা স্কিপ করি সি প্রোফাইল আমি সেটিংয়ে যাই দেখি প্রোফাইলে সেটিংস সেটিংস সেটিংস ওকে এখন আমাদের একটা মানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন এই অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন আমাদের চাচ্ছি যে এই অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সাজানো হোক তাহলে আমরা কীভাবে সাজাবো প্রথমে আমার একটা ছবি দিতে হবে তো আপনার বিজনেসের অবশ্যই লোগোটা ইউজ করবেন তো আমার একটা লোগো ইউজ করার জন্য আমরা যেটা করব আর এখানে একটা কভার টুইটার কভার এগুলো আপনারা ক্যানভাতে গেলেই পেয়ে যাবেন তো আমরা চাচ্ছি যে ধরেন আমি এখানে সেট ক্লিক করি সেট ক্লিক করে আমি একটা লোগো দিতে চাচ্ছি আমার তো আমি লোগোটা দিই এখানে তো আমার লোগো দেখি এখানে আছে মেবি ওকে আমি আমার একটা লোগো আছে আমি ফেসবুকের মাধ্যমে নিয়ে আসি একটু ফেসবুক ফেসবুক তো আমি আপাতত এখানে আমার একটা লঘু নিয়ে আসি তো আমার একটা লোগো নিয়ে আসি একটু অপেক্ষা করি হ্যাঁ লোগো এটা চাচ্ছি যে আমার এটা একটা লোগো হোক আমি এখন আমার সব কিছু চেঞ্জ করে ফেলবো টুইটারে যা কিছু আছে সব চেঞ্জ করে দেবো তো আমি এখানে প্রথমে আমার একটা লোগো দিয়ে দিলাম আমি চাচ্ছি যে আমার এটা ইউটিউবের চ্যানেলের নাম দিব তো আমি সব কিছু চেঞ্জ করতে পারবো ওকে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম তো এবার নেক্সট করে ফেলি এবার একটা এখানে ইমেজ চাচ্ছে ওকে এই ইমেজটা আমি দিয়ে দিই এখান থেকে তো এটা আমি ডাউনলোড করি আমি আমার কালকে একটা মিউজিকের রিল্যাক্স মিউজিকের নামে একটা ই করছি আর কি তো ইউটিউব চ্যানেল তৈরি করছি আমি চাচ্ছি ওইটার নামেই ওইটার যত কিছু ইউজ করছি আমি সেটা এখানে ইউজ করব তো আমি এখান থেকে আমার টুইটারের ইটা দিয়ে দিলাম তো আমার টুইটারের মানে কভারটা দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারেন অবশ্যই এটাই আমার কাছে ভালো লাগতেছে তো এটা আমি সেট করে দিলাম সেট করে এবার আমি নেক্সটে চলে যাব এখানে একটা বায়ু দিতে হবে মানে আপনার বি মানে জিনিসটা কি আপনি যেটা নিয়ে কাজ করেন সেটার একটা ডেসক্রিপশন দিতে হবে তো ডেসক্রিপশনটা দেখি আমি লেখি নাই অবশ্য তো আমরা তো আমরা এখানে এখানে কারা ইনফ্লুয়েন্সিং করে ওকে এটা হচ্ছে আমার ইউটিউব নতুন একটা খোলা হয়েছে আপনাদের কালকের ক্লাসে সরি আপনাদের না অন্য একটা ব্যাচের ক্লাসে এটা দেখাচ্ছি তো আমি মেবি এখানে কোনো ডেসক্রিপশন লেখি নাই ডেসক্রিপশন লেখার কথা না একটু কাস্টমাইজেশনে চলে যাই ধরেন একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে যে আমি এখানে কি সার্ভিস দিতেছি ধরেন আমি এখানে সার্ভিস দিতেছি তো আমি চাচ্ছি যে এখানে মানুষ রিল্যাক্স মাইন্ডের আমার ভিডিওগুলো দেখে মানুষের মস্তিষ্ক রিল্যাক্স করতে পারবে বা আমাদের ভিডিওগুলো দেখে তিনি একটু মোটিভেশন হবে তো আমি এরকম একটা জিনিস দিয়ে দিলাম দিয়ে অবশ্যই এখানে যখন ইউজ করবেন তখন আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন ধরেন আমার ইউটিউবের নাম হচ্ছে রিল্যাক্স মিউজিক ঠিক আছে রিল্যাক্স মিউজিক তো এখানে যখন কোনো বিজনেস দেবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন তাহলে উপরে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ডেসক্রিপশন লিখবেন শর্ট লেখার পরে এখানে আপনি ডেসক্রিপশনের ভিতরে আপনি যখন ই দিবেন ডেসক্রিপশনটা দিবেন ডেসক্রিপশনের মাঝখানে অবশ্যই দুইটা বা একটা বা তিনটা হ্যাশট্যাগ রাখবেন তো হ্যাশট্যাগটা রাখলে কি হবে হ্যাশট্যাগটা রাখলে আপনার একটু কাজ আসলো এখানে হ্যাশট্যাগেরও কাজে লাগে মানে হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ করে তো এটা আমরা একটুই করি এম দিয়ে দিই তো ওইখানে আমি চাইলাম একটা দিলাম আর একটা দিয়ে তো আমি দুইটা ইউজ করি মিউজিক ওকে দুইটা আমি হ্যাশট্যাগ দিলাম মিউজিক আমি দুইটা মিউজিকের হ্যাশট্যাগ ইউজ করলাম আর বাকি একটা ডেসক্রিপশন লিখলাম ধরেন আমি মিউজিকের কি কি করি সেটার উপর লিখে আমি এবার সেভেন নেক্সটে করে সি চলে যাব তো দেখেন আমি যখন এই ডেসক্রিপশনটা লিখবো এখানে শো করার কথা একটু আমরা ই করি রিপ্লেস করি বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য এখনো আসে নাই তো তো আসার কথা ছিল আসে নাই ওকে আমরা একটু স্কিপ করে দেখি ডেসক্রিপশনটা সেই ডিটেলস ওকে আমরা এখানে পাচ্ছি না এই ডেসক্রিপশনটা আসতেছে না দেখেন আগে যেটা করলাম সেটা চলে গেছে নাকি হ্যাঁ আসছে এবার আসছে দেখছেন এবার আসছে তো এবার আমাদের একটা লোগো চলে আসছে এখানে আমাদের ই চলে আসছে আর নিচে দেখেন একটা ডেসক্রিপশন মানে একটা ট্যাগ চলে আসছে হ্যাশট্যাগ তো আপনি যদি ধরেন ডিজিটাল মার্কেটিং লেখে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে হ্যাশট্যাগ এখানে আমরা পেয়ে যাব তো এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগে যারা এই হ্যাশট্যাগটা লেখে পোস্ট করছে তারা এই রিসেন্টলি দেখেন কয় সেকেন্ড আগে পাঁচ ঘন্টা আগে পোস্ট করছে এটা করছে চার ঘন্টা আগে তো এটা করছে চার ঘন্টা আগে এই যে এগুলো দিছে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে তো এরকম আপনি যাই কিছু সার্ভিস দেন সেই সার্ভিসটা ট্যাগ লিখে এখানে সার্চ করবেন করে আপনি দেখতে পারবেন যে কাকে কি পোস্ট করছে সেটার উপর আইডিয়া নিতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব যখনই আপনি ট্যাগ ইউজ করবেন অবশ্যই মাসবি একটা ট্যাগ ইউজ করবেন মানে হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে আপনার মানে প্রোফাইলটা রিচ করবে ভালো মানে আপনার পোস্টটা রিচ করবে তো আমরা দেখি কিভাবে একটা পোস্ট করা যেতে পারে তো তার আগে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে এখানে আপনি ক্লিক করে add a add an existing account তো আমি চাচ্ছি এটা দিয়ে আমার একটা জিমেলটা আমি এখানে অ্যাড করে দিই জিমেলটা আমি এখানে অ্যাড করে দিই ও শিট জিমেলটা আমি অ্যাড করে দিই কপি কপি ওকে জিমেলটা অ্যাড করে দিয়ে নেক্সটে ক্লিক করি সরি হবে না ওকে ইউজার নেম আমি চেঞ্জ করব না তো সরি আমি ওইটা অন্য একটা জিনিস ভাবছিলাম কিন্তু ওইটা হয় নাই তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এখন আমরা একটা পোস্ট করব তো পোস্ট করার জন্য আমরা চলে যাব হোমে হোমে চলে যাব ফেসবুকের মতোই সব কিছু সব কিছু ফেসবুকের মতো আপনারা যদি একটু দেখেন সব কিছু ফেসবুক তো আমরা চাচ্ছি এখানে দেখেন আমি একটা পোস্ট করতে চাই তো আমি কী নিয়ে পোস্ট করব আমি চাচ্ছি যে আমার এই পিকচারটাই একটা পোস্ট করি তো এখানে আমি টুইটারে চলে আসি এখানে লেখলাম মানে পিকচারের উপর ক্লিক করলাম মিডিয়ার উপরে ক্লিক করে আমি একটা ইমেজ এখান থেকে দিয়ে দিই ধরেন আমি আরেকটা পিকচার নামাই যেহেতু এই পিকচারটা নামাই সুন্দর একটা পিকচার তো এই পিকচারটা আমি এখানে দিয়ে দিই তো এখানে দিয়ে আমি এবার নেক্সটে ক্লিক করলাম তো আমাদের একটা সুন্দর একটা পিকচার আসছে এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন যে রিল্যাক্স মিউজিক ধরেন আমি আমার এটার উপর দিলাম রিল্যাক্স মিউজিক দিয়ে একটা নাম দিলাম রিল্যাক্স মিউজিক তো একটা ট্যাগ দিয়ে দিলাম মিউজিক দিয়ে মিউজিক দিয়ে কপি করে একটা ট্যাগ দিয়ে দিলাম তো এই যে ট্যাগটা দিলাম এটা মিউজিক লিখে যদি কেউ সার্চ করে এই ট্যাগটার মাধ্যমে তাদের ওইখানে চলে যাবে তো এটা দিয়ে আমি এবার টুইট করে দিব আমার একটা টুইট হয়ে গেছে এখন দেখি আমি ট্যাগটা ইউজ করি দেখি এই ট্যাগটা ইউজ করি টপ লিটেস্ট ওকে লিটেস্টে ক্লিক করি দেখি আমাদের ছয় সেকেন্ড আমাদেরটা আসছে কিনা মিউজিক মিউজিক মিউজিক ওকে আমি একটু রিপ্লেস করি আমাদেরটা আসার কথা এখানে আমরা দেখছিলাম ইনস্টাগ্রামের সাথে যারা কানেক্ট থাকে তাদের গলা কীভাবে শো করে এখানে সেম এখানে শো করবে এই যে দেখেন আমাদের এটা চলে আসছে দেখছেন মিউজিক লেখে যখন আমি ক্লিক করছি বা মিউজিক ট্যাগটা লিখে সার্চ করছি তখন আঠাশ সেকেন্ড আগে আমি এটা সরি চব্বিশ সেকেন্ড হ্যাঁ আঠাশ সেকেন্ড আগে আমি এটা পোস্ট করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে তার মানে মিউজিক রিলেটেড যারা আছে এই ট্যাগটার উপর নির্ভর করতেছে দেখেন মিউজিক রিলেটেড এই ভিডিওটার মধ্যে দেখেন কি পরিমাণ ভিউ হচ্ছে দেখছেন কি পরিমাণ ভিউ হচ্ছে এখানে দেখেন ছেষট্টি আর মানে হাজার মানুষ এখানে দেখতেছে তো এই ভিডিওতে দেখেন উনিশ হাজার মানুষ দেখতেছে মাত্র কয়েকটা সেকেন্ডে এটা ই হচ্ছে মানে পোস্ট করছে এই ট্যাগটা দিয়ে তো এখানে কিন্তু অনেক মানুষ আছে টুইটারের ভিতরে আমাদের কাছে যেমন ফেসবুকটা পরিচিত তেমন এখানে অন্য অন্য কান্ট্রির লোকেদের কিন্তু টুইটারটাও এরকম পরিচিত বা ওদের কাছে এটা পপুলার তো এখানে দেখেন এইভাবে কিন্তু আপনাকে পোস্টগুলো করতে হবে কিন্তু আমাদের এইগুলো হচ্ছে একটা আপনার অ্যাকাউন্ট বড় করার জন্য এই টুইটারে পোস্ট করাগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট বড় করার জন্য এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টটা ধরেন এখানে নাম দিছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিন্তু এটাখানে কাজ করতেছে আমি রিল্যাক্স মিউজিক মানে উল্টাপাল্টা লাগতেছে দেখি নামটা চেঞ্জ করা যায় কিনা ওকে এখানে নামটা চেঞ্জ করা যাচ্ছে আমি নামটা চেঞ্জ করে ফেলি নামটা কপি করে চেঞ্জ করে ফেলি আমি চেঞ্জ করে হুম রিল্যাক্স মিউজিক দিয়ে দিলাম তো তাহলে আপনারা একটু বুঝতে পারবেন বিষয়টা এখন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আছে এখানে কিছু আরেকটু জিনিস আছে সেটা হচ্ছে আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে তো আমি দেখিন এখানে যাই যাই এখানে দেখেন লোকেশন এটা কোন দেশে হবে আমি দিলাম হচ্ছে ধরেন USA USA location USA USA দিলাম ওয়েবসাইটের নাম দিলাম ধরেন আমার ওয়েবসাইট নাই আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম তো এটা আপনি অবশ্যই দিবেন দিলে কি হবে আপনার প্রোফাইলটা আর একটু সুন্দর দেখাবে তো এটা দিয়ে দিলাম তো দিয়ে এখানে প্রফেশনাল ওকে এগ্রিমেন্ট করে ফেলি এটা কিসে রিলেটেড যায় ওকে আপাতত এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম বিজনেস ওকে থাক স্কিপ করে চলে যাই এবার এবার সেভ করে ফেলি তো এবার দেখেন আমার প্রোফাইলটা আরেকটু সুন্দর লাগতেছে কিন্তু দেখেন এখানে দেখেন বিজনেস আমি কি রিলেটেড কাছে বিজনেস রিলেটেড এন্টারটেনমেন্ট জয়েন করছি এত তারিখে লোকেশন হচ্ছে ইউএসএ এটা হচ্ছে আমার ইউটিউব যদি আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বাইরের যখন কাজগুলো করবেন সব কিছু আপনি নিয়ে নেবেন ডেসক্রিপশন ট্যাগ যদি চান দুই তিনটা নিতে পারেন আর চাইলে আপনি নিজে নিজে করে দিতে পারবেন করে দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইটের ইউটিউবের লিঙ্ক বা ওয়েবসাইটের নাম দেবেন বিজনেসটা কী রিলেটেড সেটা এখানে তুলে ধরবেন দিয়ে আপনার প্রোফাইলটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল আমার প্রোফাইল কিন্তু এখন সুন্দরভাবে সেট করা তো এবার যদি আমরা আসল কাজে যাই ধরেন আমি চাচ্ছি যে এই প্রোফাইলটা এই প্রোফাইলটা হচ্ছে রিল্যাক্স মিউজিক তো আমার টার্গেট হবে যারা মিউজিক নিয়ে কাজ করে তার তাদের লোকগুলা বা তাদের মানে যাদের যারা ফলো করে তারা যেন আমার প্রোফাইলে যেন অ্যাক্টিভ থাকে বা আমার প্রোফাইলে যেন ফলো করে তাহলে কিন্তু আমি একদম রিয়েল মানুষের কাছে চলে যাব ধরেন আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ের প্রোফাইলগুলো ফলো করি তাহলে একটু একটা কাজ দেখি তাহলে ধরেন আমি মিউজিক ট্যাক্টার লিখে সার্চ করলাম তো মিউজিক নিয়ে দেখি কারা কাজ করতেছে একটু আমরা দেখি এই যে এই লোকেরা কিন্তু মিউজিক নিয়ে কাজ করতেছে ঠিক আছে আমি চাচ্ছি যে এখানে ওর অ্যাকাউন্টটা আমরা চলে যাই দেখি ফলোয়ার কয়টা আছে ও রিসেন্টলি মেবি অ্যাকাউন্টটা করছে ধরেন এখানে চুয়াত্তরটা ফলোয়ার আছে ওকে এই ফলোয়ারগুলো আমরা ফলো করব তো আপনি ডেলি বিশটা করে ফলো করেন এগুলো কিন্তু অর্গানিক ফলোয়ার মানে একদম রিয়েল ফলোয়ার ঠিক আছে ওকে যারা ফলো করছে তার মানে ওরা গ্রান্ড প্রেমিক বা এই মিউজিক ভালোবাসে তো এরকম হয়ে গেল ধরেন আমি একটা এরকম পাইলাম এরকম কিন্তু হাজার হাজার মানে অ্যাকাউন্ট পাবেন আপনারা তো এই একটা আছে দেখি সেলিব্রিটি অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে এটাতে কতগুলা এখানে দেখেন দুই হাজার ফলোয়ার তো ওকে যারা ফলো করছে মানে এই লোকটাকে যারা ফলো করছে আমি তাদেরকে ফলো করব। তাদেরকে ফলো করলে কি হবে তারা আমাকে ফলো ব্যাক করবে দেখেন এটা কোন দেশের এটা কান্ট্রিটা পাতাকাটা রিনোভো ফ্লাগ তো এটা আমরা ওদেরকে আমি ফলো করব ওদেরকে ফলো করবেন তো আপনি কমসে কম মনে হয় বিশটা করতে পারবেন ডেলি প্রতিদিন বিশটা করে করতে পারবেন এরকম ফলোয়ার তো আপনি যদি এখন যদি এই বিশটা করে ফলো করেন তাহলে কিন্তু আপনি এই যে আমি ছাব্বিশটা এক মানে ফলো করলাম ফলো করলাম এইগুলাই হচ্ছে আমাদের একদম রিয়েল ব্যান অর্গানিক এখান থেকে যেগুলো আসবে সেগুলাই হচ্ছে এখান থেকে যেগুলো ফলো ব্যাক করবে সেগুলো হচ্ছে আপনার real follower then organic follower হয়ে যাবে এগুলো হচ্ছে অর্গানিক ফলোয়ার আরও যেমন অনেক সিস্টেম আছে ফলোয়ার বাড়ানো যেমন আমরা white black hat social media marketing যেটা করে থাকি সেটার মাধ্যমে আমরা ফলোয়ার দেখা যাবে এক ডলার খরচ করলে মোটামুটি এক হাজার ফলোয়ার চলে আসবে ওগুলা কোনো বিষয় না ওগুলো আমরা পরবর্তীতে শিখব অন্য একটা ক্লাসে তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গ্রো করার বা অর্গানিক পদ্ধতিতে কাজ করার সিস্টেম এবার আমরা আরও কিছু জানতে হবে আমাদের টুইটার অ্যাকাউন্টে ধরেন এখানে অনেকগুলো অপশন আছে ধরেন এই যে একটা অপশন আছে পুল পুলের ভিতরে যদি ক্লিক করেন এখানে যদি আপনি বোটাবুটি করে দিতে পারবেন ধরেন এখানে দিলাম হচ্ছে আমার নাম হচ্ছে রাজু রাজুকে যারা ভালোবাসে আর সেলিম ধরেন সেলিম আছে সেলিম তো এখানে আমি বোটাবুটি লাগাই দিব আমাদের দুজনে মিলে তো এই ডেটটা দিলাম হচ্ছে তিন দিন বোটাবুটি চলবে এটা একদিন সিলেক্ট করে দিলাম এটা দুই মিনিট সিলেক্ট করে দিলাম তো এখানে একটা লিখে দিলাম লাইক রাজু ধরেন লাইক ইউ তুমি যদি পছন্দ করো তুমি যে কাউকে পছন্দ করতে পারো এক মিনিট চয়েস ইউ দিয়ে এবার আমি টুইট করে ফেলি এখন যদি আমার কোনো ফলোয়ার থাকে তারা যদি আমি এখান থেকে কিন্তু আমার এরকম দেখাচ্ছে যদি কেউ ভোট দিতে চায় ধরেন এই দুজনের মধ্যে কাকে পছন্দ করে তাহলে কিন্তু এখানে ক্লিক করলে তার উপরে ভোট পড়ে যাবে এগুলো হলো বোটাবুটি ঠিক আছে এটা তো বোটাবুটি করে আপনি চাইলে এটাকে প্রমোটও করতে পারবেন এটা অনলাইনে ভোটাভুটি হয় এরকমই তো এটা আমরা ডিলিট করে দিই এটা আমাদের লাগবে না তো এটা ডিলিট করে দিই এটা হচ্ছে ফুলের কাজ এটা হচ্ছে শিডিউলের শিডিউল তো মান্থ এগুলো লোকেশন এগুলো অবশ্যই জানি এটা হচ্ছে ইমোজির জায়গা ইমোজি সেট করা এগুলো পোস্টের ভিতরে ডিজাইন করার জন্য কাজে লাগে তো এবার আমরা দেখলাম মোটামুটি কীভাবে অর্গানিকভাবে ফলোয়ার গ্রো করতে হয় এরকম যদি আপনার যদি এখন দৌড়ি আমরা ডিজিটাল মার্কেটিং তাহলে আমরা আরেকটা জিনিস এখানে অবশ্যই খেয়াল করবেন দেখেন ট্রেন্ডিং ফর ইউ মানে যে ট্যাগুলোতে এখন মানুষ বেশি সার্চ করতেছে বা যেগুলো এখন খুব পপুলার সেগুলো কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এই ট্যাগুলো কিন্তু খুব এখন ট্রেন্ডিংয়ে আছে তো এই ট্যাগুলো যদি আপনি ইউজ করেন আপনার ধরেন তিনটা ট্যাগ দিলেন একটা পোস্টের ভিতরে তো তিনটা ট্যাগের ভিতরে একটা আপনি এখান থেকে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার কাজে লাগবে মানে আপনার মানুষগুলো দেখবে তো আমরা দেখি একটা ট্যাগটা দেখি এখানে কীরকম মানে দেখেন ভালোই তো কমেন্ট পড়তেছে মানে ভালোই লাইক কমেন্ট পড়তেছে তো আমার যেহেতু উদ্দেশ্যপূর্ণ থাকবে তো আমি চাচ্ছি যে আমি এখন নিজের জন্য মার্কেটিং করব। ধরেন এতক্ষণ আমরা কাজটা করলাম হচ্ছে বায়ারদের জন্য মানে বায়ারদের কিভাবে অ্যাকাউন্টটা গ্রো করতে হবে এইভাবে চাইলে কিন্তু আপনি অর্গানিকভাবে একদম রিয়েলভাবে ধরেন আপনি যদি প্রতিদিন ছাব্বিশটা করে করেন মোটামুটি এক মাসে দেখা যাবে যে আপনার এমনিতে পোস্ট করবেন দেন ওই পোস্ট করবেন আবার এইভাবে ফলোয়ার বাড়াবেন দেখবেন যে আপনার এক মাসের মধ্যে হাজারখানি হাজারখানি প্লাস হয়ে গেছে আরেকটা কাজ করবেন সেখানে যারা আপনার রিলেটেড আছে তাদের বা তাদের ফলো করছে তাদের মানে পোস্টে যাবেন ধরেন আমি তাদের একটা পোস্টে গেছি পোস্টে যে একটা লাভ রিয়েক দিলেন লাভ দিলেন একটা কমেন্ট করলেন নাইস লাভ দিলেন লাভ দিলে কি হবে ওরা আপনাকে ফলো করার একটা চান্স থাকবে বা কমেন্ট করলেন তাহলে আপনাকে একটা ফলো করবে ধরেন আমাদেরকে আমি কাউকে চিনি না আমাকে যদি কেউ একজন ভালো বলে তাহলে আমি বলবো যে ও আমাকে ও আমার ফ্রেন্ড লিস্টে থাকো আমার পোস্টগুলোতে লাভ রেখে দিছে তাহলে এইভাবে কিন্তু আপনি ফলোয়ার নিতে পারেন মানে ফলোয়ার বাড়াইতে পারেন তো সিস্টেম যেহেতু অনেকগুলো আছে আপনি কাজে লাগাতে পারেন দেন আমরা আরেকটা সিস্টেম দেখব কিভাবে আমরা মার্কেটিং করতে পারি ধরেন আমি চাচ্ছি আমার একটা গিগ বা আমার একটা সার্ভিস প্রচার করব। তাহলে আপনি যেটা করবেন চলে যাবেন ডোনাল্ড ট্রাম্পের পেজে দেখি ডোনাল্ড ট্রাম্প পাওয়া যায় কিনা ডোনাল্ড হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প চলে আসছে এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প নাই এখন চাচ্ছি বাইডেন প্রেসিডেন্ট ওকে বাইডেনের প্রেসিডেন্টে গেলাম এখানে প্রায় সতেরো মিলিয়ন ফলোয়ার আছে তার সতেরো মিলিয়ন এগুলো সব কিন্তু ইউনাইটেড স্টেটসের লোক হবে বেশি মানে যারা আমেরিকানই বেশি হবে আমেরিকান কানাডা মানে আদার্স কান্ট্রি হতে পারে তো এবার দেখেন এই লোকগুলাকে যারা টুইট করছে মানে এখান থেকে টুইট করছে দেখি রিটুইট করছে বা টুইট করছে কুইট টুইট এটা হচ্ছে কুইট টুইট এটা হচ্ছে রিটুইট মানে এগুলা কিন্তু তারা পড়তে পারে দেখেন এখন এই মুহূর্তে যারা টুইট করছে দেখেন তেপ্পান্ন মিনিট আগে টুইট করছে তো আমি কিন্তু টুইটগুলো পড়তে পারতাছি দেখছেন যারা যারা টুইট করছে তাদের গলা কিন্তু আমি দেখতে পাইতেছি তো এগুলা দেখতেছে মানে আমরা যেমন বাঙালিরা কমেন্ট পড়তে ভালোবাসি ঠিক আছে বাইরের লোকেরা কিন্তু কমেন্ট পড়তে ভালোবাসে যে কারা কীরকম কমেন্ট করছে কি কি করছে মানে আমরা পড়ি না মাঝে মাঝে ধরেন সরকারের সমালোচনা হইলে কিন্তু আমরা যা দেখি যে কেরা কীরকম লেখতেছে বা কী লেখতেছে খারাপ না ভালো সেটা কিন্তু দেখি দেখে দেখে ই করি এখানে থেকেও সেম আপনি দেখতে পারবেন যে কারা কারা টুইট করছে এই যে যারা দেখতে আসতেছে যারা দেখতে আইতেছে এই যে টুইটগুলো দেখতেছে টুইটগুলো দেখতেছে এখানে ধরেন সবগুলা কিন্তু এগুলা কিন্তু রিয়েল মানুষ তো আপনি জোরেন এখন আমি চাচ্ছি যে এখানে প্রায় কত মানুষ আছে বাইশ মানে দুই হাজার মানুষ কিন্তু টুইট করছে কিন্তু দেখেন প্রতিনিয়ত কিন্তু টুইট পড়তেছে দেখেন দেখছেন আপডাউন করতেছে কিন্তু আপডাউন করতেছে প্রতিনিয়ত লাভ নিয়ে টুইট আপডাউন করবে তো আপনাকে যেটা করতে হবে আপনার যদি কোনো সার্ভিস থাকে ধরেন আমার একটা সার্ভিস হচ্ছে আমি একটা ফেসবুকে চলে যাই ধরেন আমার এই পিকচারটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের একটা সুন্দর একটা একটা প্রোডাক্ট নিয়ে আসি আমি আমি অ্যামাজন থেকে আপনাদের দেখানোর জন্য অ্যামাজন অ্যামাজনে চলে যাই ধরেন আমি দেখি কোনটা ভালো লাগে ধরেন এই ওয়াচটা মানে স্মার্ট ঘড়িটা আমরা বিক্রি করব ধরেন আমি এই স্মার্ট ঘড়িটা আমি এখান থেকে ধরেন আপনাকে বাইরে একটা প্রোডাক্ট দিল অথবা আপনার একটা প্রোডাক্ট আছে তো এটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে ফেলি প্রোডাক্টটা ও শিট এখান থেকে তো প্রোডাক্ট ডাউনলোড হবে না দেখি সেভ হয় কিনা ওকে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এখন আমি এখান থেকে ধরেন এটা তো অনেক বড় একটা টাইটেল ইউজ করছে লাইফ টাইম এটার active fitness tracking with the এলেক্স এত ডেঞ্জ ব্যাটারি লাইভ ওকে এটা আমি সম্পূর্ণ কপি করে ফেলি তো আমি চাচ্ছি যে একটা টুইট করব তো এই যে আমি এখানে ক্লিক করব টুইটের উপরে ক্লিক করে এখানে দেখেন রিড টুইট এখানে ক্লিক করবেন ও oh, শিট আমার অ্যাকাউন্ট তো বেশিক্ষণ টিকে না টুইটার শুধু সাসপেন্ড করে দেয় সমস্যা আবার যাইতে হবে বাইডেন্টের ওইখানে ধরেন আমি এখানে একটা টুইট করব তো আমি এখানে টুইটের এখানে ক্লিক করলাম টুইটের এখানে ক্লিক করে দেখেন কুইটে টুইট লেখা আছে কুইটে টুইট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমি এটা দিয়ে দিলাম আমার একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে মানে একটা ইমেজ দিয়ে দিলাম ইমেজ দিয়ে আমি চাচ্ছি যে আমার একটা লিঙ্ক হোক যে লিঙ্কের মাধ্যমে মানুষ আমাদের কাছে চলে আসবে ধরেন আমার এটা হচ্ছে অ্যামাজনের একটা লিঙ্ক আমি এটা এখানে লিঙ্কটাও আমি নিচে মানে ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে দিলাম বললাম যে নাও ডেসক্রিপশন নাও মানে একটা লিঙ্ক দিয়ে দিলাম ক্লিক নাও বাট এটা দিয়ে আমি এবার টুইট করি এই যে টুইট করলাম আমি এই টুইটটা কিন্তু আমি এখন দেখতে পারবো দেখছেন এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা যদি আপনি যদি ওইখান থেকে না পান তাহলে আপনি চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে চলে আসলে কিন্তু আপনি টুইটগুলো দেখতে পারবেন যে আপনি বাইটেন্টের পেজের ভিতরে টুইট করছেন সেগুলো কিন্তু দেখতে পাইতেছেন টুইট করে দেখতে পাইতেছেন দেখছেন এই টুইটগুলো কিন্তু দেখতে পাইতেছেন তো এই যে আমি সারলাম কয় মিনিট হয়েছে দেখি একটু কয় সেকেন্ড হয়েছে উনিশ সেকেন্ড হয়েছে তো এই যে এখান থেকে যদি কোনো মানুষ দেখেন কি পরিমাণ আপনার পোস্টটা মানুষ দেখে বা রিচ করে একটু দেখে এটা কিন্তু একটা পিকচার এখানে আসতেছে না এই যে এরকম আসতেছে ভালো এইচডি পিকচার না সেই জন্য এরকম লাগতেছে তো আমি দেখি রিচ করি একটু রিপ্লেস করি আমি টুইট করার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে আমার গিকটা বা আমার সার্ভিসটা দেখাবো তো আমি এখানে ক্লিক করি দেখেন দুইটা ইমপ্রেশন হয়েছে দুইটা এঙ্গেজমেন্ট হয়েছে আর একটা মেবি ক্লিক করছে না ক্লিক করে না এখনও ডিটেল এক্সপেন্স মানে ডিটেলসটা মেবি পড়ছে সেটা তো দেখেন মাত্র কয় সেকেন্ড হয়েছে মাত্র এক মিনিট হয়েছে এক মিনিটে দুইটা ইমবেশন হয়ে গেছে চারটে ইমবেশন দুইটা এঙ্গেজমেন্ট বুঝতেছেন ব্যাপারটা কীরকম মানুষ এগুলো দেখতেছে এখন যদি আপনার সার্ভিসটা কারো কাছে প্রচার করতে চান এই দেখেন আরেকটু রিপ্লেস করি নগদে কোনো কথা হবে না নগদে একদম রেজাল্ট নগদ নগদ রেজাল্ট বাকি কোনো রেজাল্ট নাই ঠিক আছে এখন যদি আমরা যাই এখন মিনিমাম ছয় সাতটা হবে ওকে হয় না এখনও চারটা তো চারটা এই টুইটটা যদি ধরেন রিয়েল মানুষের কাছে কিন্তু চলে গেল এখন যদি ওইখান থেকে কেউ যদি আপনার সার্ভিসটা যদি ভালো করে লিখতে পারেন বা ভালো করে বিষয়গুলো তুলে ধরতে পারেন তাহলে এখান থেকে কিন্তু সেল পাওয়ার একটা আশঙ্কা চলে আসবে এটা হচ্ছে টুইটারে রিটুইট করা আবার দেখাবো সেলেম আসো হ্যালো আনমিউট করো হ্যালো সবাই চুপচাপ হ্যাঁ আজ ভাই হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ বলতেছি আপনি বুঝতে পারছেন টুইট রিটুইটের ওকে ওকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেলিম কই সেলিম মনির ভাই সেলিম সেলিম মনে হয় ব্যস্ত ওকে তো আমরা রিটুইটটা দেখলাম তো রিটুইটটা এইভাবে মূলত রিটুইট করতে হয় এখন আমরা চাইলে ধরেন আমি এখন চাচ্ছি যে আরেকটা জিনিস আমি মিসিং করে আসছি সেটা হচ্ছে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেবো তাহলে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং লেখেন ডিজিটাল লিখি ডিজিটাল ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করলাম এখন ডিজিটাল মার্কেটিং লিখে ধরেন এই সার্ভিসটা এই লোকেরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্ভিস দিতেছে দেখি আরও কিছু দেখি কী কী দিতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো এই এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি তো ওদেরকে যারা ফলো করছে ওদেরকে যারা ফলো করছে ধরেন ওদেরকে আমি ফলো করে ধরেন এই লোকেরা মনে করেন রিয়েল বা এই লোকটা রিয়েল বা এই লোকটা এই লোকটা রিয়েল তাহলে আমি কি করব তাদের একজনকে ফলো করব ফলো করে তার অ্যাকাউন্টে চলে যাব ফলো করার এখানে পরে আমরা ফলো করার সাথে সাথে আমরা একটা মেসেজ পাঠিয়ে দিব তাকে যারাই আপনার ফলোয়ার হবে সাথে সাথে আপনি একটা এস এম এস পাঠাবেন তাকে হ্যালো আমি এই সার্ভিসগুলো দিতেছি আপনি যদি আগ্রহ হন তাহলে আমি মানে আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো এগুলো বলে আপনি কিন্তু সার্ভিসগুলো বিক্রি করতে পারবেন আপনার ডাইরেক্ট এস এম এস বিষয়টা আশা করি বুঝতে পারছেন এইভাবে কাজ করবেন এভাবে কাজ করলে এখান থেকে সেল পাবেন দেখেন একটু আমরা রিফ্রেশ করি এখন দেখি কয়টা মানুষ দেখছে আমাদের পোস্টটা তখন তো চার চারটা ইমপ্রেশন ছিল দেখি এখন কয়টা হইল এখনও চারটা ওকে তারপরে আর কেউ দেখে নাই তো যাই হোক এইভাবে কাজ করতে হবে আজকের মতো আমরা ক্লাস এখানে স্টপ করে দিই